এই তাবলিগটাই আমাদের পৌঁছাতে হবে যথাযথ জায়গায় তাবলিগ মানে পৌঁছানো পৌঁছিয়ে দেওয়া বাল্লাগায়ু বাল্লিগু তাবলিগান পৌঁছিয়ে দেওয়া অর্থাৎ পবিত্র কোরআন এবং সহি হাদিসের দাওয়াত সর্বশ্রেণীর মানুষের কাছে পৌঁছানোর নাম কি তাবলিগ এ কি পৌঁছাতে হবে আপনাদের প্রশ্ন করি কি পৌঁছাতে হবে বলেন কি পৌঁছাতে হবে ওহির বিধান সুন্দর প্রশ্ন করেছেন ওহির বিধান শ্রমায়দা সাতষট্টি নম্বর এক খুলুন আমি আজকে বুঝাবো ইনশাল্লাহ সংক্ষেপে যে ওহির বিধানটা কি আর মানুষের তৈরি করা বিধানটা কি বন্ধুরা আবার আল্লাহ বলছেন ইলাইকা মির আপনি পৌঁছিয়ে দিন আপনি করুন কি করবেন যা করা হয়েছে এলাইকা আপনার প্রতি নির্বিক আপনার প্রভুর পক্ষ থেকে ওইটা পৌঁছে দিন আবার বুঝেন মাউন্সিলা কোনটা পৌঁছে দিতে হবে যা নাজিল করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে তোমার রবের পক্ষ থেকে রব্বি সেইটা পৌঁছিয়ে দাও অন্য কোন বিধান পৌঁছানো যাবে না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তিনি নিজের পক্ষ থেকে কোনো কথা পৌঁছিয়ে দিয়েছেন না কোনো কথা পৌঁছাননি আল্লাহ নিজে সাক্ষী দিয়ে দিয়েছেন সুরান আদম তিন চার নম্বর আয়াত ওমা আনিল হাওয়া ইন হুয়া মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম শারঈ বিষয়ে নিজের পক্ষ থেকে কোন কথা বলতেন না যতক্ষণ পর্যন্ত তার প্রতি ওহি করা না হয় অর্থাৎ ওহি হলেই তবেই তিনি বলতেন তাছাড়া তিনি কথা বলতেন না এক আশ্চর্য সংবাদ মোহাম্মদ এত বড় রাসুল হওয়ার পরেও নিজের পক্ষ থেকে কোনো কথা বলার সাহস করেননি আচ্ছা যদি বলতেন আল্লাহর নবী তাহলে আল্লাহ কি ফায়সলা করতেন সুরায় হাক্কা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাঁচল্লিশ নম্বর আল্লাহ রাব্বুল বলছেন আল্লাহ নিজে বলছেন বিশ্ববাসী শুনে রাখো এই মোহাম্মদ যদি নিজের পক্ষ থেকে কোনো কথা রচনা করতেন আমি তার ডান হাতটি ধরে ফেলতাম কথা হল অতীন অতপর তাকে জবাই করে দিয়ে গলা থেকে দেহকে বিচ্ছিন্ন করে দিতাম আল্লাহর নবী কি সেই সেই বড় নবী তাকে আল্লাহ বলছেন যদি মোহাম্মদ নিজের পক্ষ থেকে কোনো কথা রচনা করতেন তাহলে আমি তাকে জবাই করে দিতাম আজকে যদি কোনো ইমাম কোনো হুজুর কোনো আলেম কোনো খতিব কোনো ফকি কোন বক্তা কোন পীর কোন ব্যক্তি যদি আল্লাহর বিধানের নাম করে নিজেরা যদি শরীয়ত তৈরি করেন আল্লাহ রব্বুল আলমিন তার অবস্থা কি করবেন মোহাম্মদ সাল্লাম কত বড় মানুষ এটা জানেন না আপনারা কত বড় মানুষ চারশো আটচল্লিশটা হাদিস সহি মুসলিমের মধ্যে এসেছে আপনি খুলে দেখবেন আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন মেয়েরাজে গেলেন আল্লাহ নিয়ে গেলেন মেয়েরাজে তখন বাইতুল মাকদেশে বিদায় দেওয়ার সময় পৃথিবীতে যত নবী রাসুল এসেছিলেন আদম থেকে নিয়ে ঈসা আলাহিসাল্লাম পর্যন্ত সব নবী তাকে বিদায় দিতে এসেছিলেন আল্লাহ সব নবী তাকে বিদায় দিতে এসেছেন বিদায় দিতে এসে দুই রাকাত সালাত আদায় করবেন ইব্রাহিম আলাহিসাল্লাম আছেন খলিলুল্লাহ আদম আলাহিসাল্লাম আছেন সকল মানুষের পিতা আছেন সেখানে আবুল আম্বিয়া নবীদের পিতা ইব্রাহিম আলাহিসাল্লাম সারা জাহানের শাসক সুলাইমান দাউদ সালাম আছেন আছেন মুসা কালিমুল্লাহ আছেন রিসা রুহুল্লাহ এমন অবস্থায় সালাতের ইমামতি করবেন কে কে ইমামতি করবেন সবাই উপস্থিত ইমাম হবেন কে উফ যদি বুঝতেন মোহাম্মদ কি জিনিস মোহাম্মদ সাল্লাম উপস্থিত সেখানে ইতিমধ্যে জিবরিল আমিন এসে আল্লাহ নবীর হাতটি ধরে সামনে দিয়ে বলছেন সবাই উপস্থিত থাকলেও ইমামতির হক আপনার উপরে কত বড় ইমাম আমি যখন সালাম ফিরিয়ে দিলাম এবং ঘুরে বসলাম আমি যখন সালাম ফিরে দিলাম ঘুরে বসলাম আমি পিছনের দিকে তাকিয়ে দেখি আমার যারা মুক্তাদি পৃথিবীতে সবাই আমার মুক্তাবি এত বড় ইমাম তিনি নিজের পক্ষ থেকে কোনো কথা বলেননি হুজুর তোমার থুতনির জোরে এত বেশি তুমি এত মিথ্যা কাহিনী বলো তোমার কি হবে তোমার কি হবে তুমি একটু চিন্তা করো নবী মোহাম্মদ সাল্লাম একদিন উজু করছেন একশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস আবু খুলুন উজু করার সময় মুখমণ্ডল ধোয়ার পরে এক চুল্লু পানি আবার নতুন করে নিলেন নিয়ে দাঁড়ির নিচে দিচ্ছেন সাহাবিরা ভাবছেন যে এক চুল্লু পানি এতগুলো দাঁড়িতে দিয়ে কি লাভ হবে দাঁড়ির প্রত্যেকটা গোড়া কি ভিজবে দাঁড়ির গোড়া ভিজবে এক চুল্লু পানিতে কিভাবে দিচ্ছেন এটা এই অবস্থা দেখে হাদিসের ভাব বোঝা যায় এইভাবে পানি দাঁড়ির নিচে দেওয়ার জন্য আমার রব আমাকে নির্দেশ দান করেছেন অর্থাৎ এই ছোট্ট আমুলটুকু তিনি করবেন নিজ ইচ্ছায় করতে পারেননি তার নির্দেশ লেগেছে আল্লাহ এর চেয়ে বড় প্রমাণ আর কি চান কোন একটা বিধান এই জন্য তো খেপে যায় বলি তুমি শরীরকে অবজ্ঞা করার কে তুমি কেন বলো ছোট খাটো তোমার কেন চুলকায় শরীয়তকে তুমি ছোটখাটো বলবে কেন এর অধিকার তোমাকে কে দিল ইসলামী আন্দোলন নামে করতে গিয়ে তোমার ব্রেনটা পচা গেছে তুমি রাসুলের সুন্নাতকে সম্মান করা শিখনি যে সুন্নাতের মাধ্যমে সাহাবা কেরাম এই দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন পাননি বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে সবাই জান্নাতি না আশারায় মুবাসেরা স্পষ্ট আল্লাহ নবী ঘোষণা করেছেন দশজন সাহাবি জান্নাতে যাবে তারা এই আমলগুলো করতেন না তুমি অবজ্ঞা করো কেন সুন্নাতকে বন্ধুরা আমার প্রথম শর্ত হলো তাবলিগের যা আল্লাহ নাজিল করেছেন সেইটা পৌঁছে দিতে হবে এর বাহিরে কোন জিনিস পৌঁছানো যাবে না দুই হাদিসটা শুনুন চারশো একানব্বই পৃষ্ঠা সহি বুখারির প্রথম খণ্ডের মধ্যে এসেছে আল্লাহ বলছেন বাল্লিগু আন্নি ওয়ালা এক একটি কথা জানা থাকলেও পৌঁছিয়ে দাও তবে আননি আমার পক্ষ থেকে পৌঁছাও কার পক্ষ থেকে রাসুলের পক্ষ থেকে পৌঁছাতে হবে বলতে হবে রাসুল মোহাম্মদ সাল্লাম বলেছেন তাই না এই রাসুল সাল্লাম বলেছেন এই কথা পৌঁছা দিতে বলার পরে আল্লাহ নবী পরের বাক্য যেটা বলেছেন সেটা হলো অমান পৌঁছা দিতে গিয়ে যদি আমার নাম করে কেউ মিথ্যা কথা বলে তার স্থান হলো জাহান্নাম প্রথম খণ্ডের চারশো একানব্বই পৃষ্ঠার হাদিস আপনি ইচ্ছা করে কোনো কথা বলতে পারবেন না সহি প্রথম খণ্ডের একুশ পৃষ্ঠায় একটা হাদিস বর্ণিত হয়েছে রাসুসাল্লাহাম বলছেন মাইয়াকুল আলাইয়া মালামাকুল কেউ যদি এমন কথা বলে যে কথা আমি বলিনি ফলিয়া সে যেন তার স্থান জাহান্নামে করে মানে আল্লাহ নবী পৌঁছে দিতে বললেন আমার পক্ষ থেকে পৌঁছাও তবে আমার পক্ষ থেকে মিথ্যাটা পৌঁছায় না তাহলে দুইটা জিনিস প্রমাণ হলো এক কোন ভুয়া জিনিসে পৌঁছানো যাবে না জাল দলিলও পৌঁছানো যাবে না দুইটা জিনিস প্রমাণিত হলো কোন ভুয়া আমুল যারা জাল দলিল নাই সেইটাও পৌঁছানো যাবে না আবার জাল দলিলটাও পৌঁছানো যাবে না হ্যাঁ আপনি জাল কথা বলতে পারেন তবে বলবেন এটা যেটা মিথ্যা হাদিস এটা জাল হাদিস এটা আমল করা যাবে না প্রথম দিকে যাই তাবলিগের আরো বৈশিষ্ট্য আছে আমি এটা লিখতে গিয়ে কয়েকটা কলম এখানে লিখেছি মাত্র দুই তিনটা কলম লিখেছি বেশি লিখিনি সৎ কাজের আদেশ অসৎ কাজে নিষেধ বলুন তাবলিগের একটা মূলনীতি হলো সৎ কাজে আদেশও দিতে হবে অসৎ কাজে নিষেধ করতে হবে শুধু ফজিলত বর্ণনা করলে হবে না বুঝেননি কথা যেমন সালাদ পড়ার কথা বলতে হবে জাকাত দেওয়ার কথা বলতে হবে সিয়াম পালন করার কথা বলতে হবে তেমনি বলতে হবে সুদ হারাম বেহায়া কোনো হারাম বেপর কাবুল জর্দা ইয়াবা ফেন্সিডিল মদ গাঁজা সোয়ান এগুলো হারাম এই কথাই বলতে পারে ও শুধু পজিটিভটা বলবেন আল্লাহকে সেটা বললেন সুরাল ইমরান একশো ষাট নম্বর আয়াত ولتكن منكم امه يدعون الى الخير ويامرون بالمعروف وينهون عن المنكر দুইটাই মূলনীতি পাশাপাশি থাকবে সৎ কাজের আদেশ অসৎ কাজে নিষেধ ও শুধু পজিটিভ বলবে কবরের আজাব বলবে জাহান নামের আজাব বলবে জান্নাতের ফজিলত বর্ণনা করবে বলবে না সুদ হারাম মূর্তি পূজা হালাল না হারাম মূর্তি পূজা শিরিক না মাজার পূজা শিরিক না দাওয়াতি কাজ করতে গেলে উল্টা আর একটা অসৎ কাজে নিষেধ একটা মূলনীতি তবলিগ ইস্তেমা চলছে কিন্তু আপনি শিরিক বেদাতের বিরুদ্ধে বলবেন না এটা হতে পারে না শিরিক বেদাতের বিরুদ্ধেও কথা বলতে হবে মানুষকে বলতে হবে মূর্তি পূজা শিরিক ছবি পূজা শিরিক মানুষকে বলতে হবে দুর্নীতি আত্মসাত সন্ত্রাসী কার্যক্রম এইগুলো হারাম বলতে হবে না এগুলো শুধু পজিটিভটা বলবেন যে না ওটা হুকুম দেওয়া হয়নি এইগুলোর বিরুদ্ধে বলা হয় না মাজার পূজা সিঁড়িকে একবার কবর পূজা সিঁড়িকে একবার মানুষ পূজা সিঁড়িকে একবার খাম্বা পূজা সিঁড়িকে একবার মাছ পূজা গাছ পূজা পাথর পূজা এগুলো কি সিঁড়িকে একবার না এই শিরিক মানুষকে ছাড়ানোর জন্য কথা বলতে হবে আর একটা মূলনীতি সর্বাগ্রে তৌহিদের দাওয়াত দিতে হবে সেটা আগে বলে দিছি আমি প্রথম দিনে আজকে নয় তারপর একটা মূলনীতি বলতে হবে হেকমতের সাথে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতে হবে নম্র কথা ভদ্র আচরণ ও সুন্দর ব্যবহারের মাধ্যমে দাওয়াত পেশ করতে হবে উশৃঙ্খল হয়ে দাওয়াত পেশ করা যাবে না আমি দলিল ভিত্তিক আলোচনা করেছি এত কথা বলার সময় নাই